সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দিমানা সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা ঘুইরা বেড়াই পথে ঘাটে বাউলে রাখ তারা হাতে ঘুইরা বেড়াই পথে ঘাটে বাউলে রাখ তারা হাতে মায়ার জালে কেউ কইর না মায়ার জালে কইর না সংসার হইল মায়ার খেলা আমি হব দিবানা জালে কেউ পইর না মায়ার জালে পইর না সংসার হইল মায়ার খেলা আমি হইলাম দিবানা অচেনা সব মানুষ হাটে কেউ চিনে না হায় আমারে অচেনা সব মানুষ হাটে কেউ চিনে না হায়া মারে এই দুনিয়া ভাল লাগে না মিয়া ভাল লাগে না ভবের হাটে সবই ফাঁকি আমি হইলাম দিমানা এ দুনিয়া ভাল লাগে না দুনিয়া ভাল লাগে না ভবের হাটে সবই ফাঁকি আমি হইলাম দিওয়ানা সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা